আমি করি আই ডু আই মানে আমি ডু মানে করা আই ডু মানে আমি করি আমি করেছিলাম আই ডিট আই মানে আমি ডিট মানে করেছিলাম আই ডিট মানে আমি করেছিলাম আমি করব আই স্যাল ডু আই মানে আমি স্যাল ডু মানে করব আই স্যাল ডু মানে আমি করব আমরা করি উই ডু উই মানে আমরা ডু মানে করি উই ডু মানে আমরা করি আমরা করেছিলাম উই ডিট উই মানে আমরা ডিট মানে করেছিলাম উই ডিট মানে আমরা করেছিলাম আমরা করব উই স্যাল ডু উই মানে আমরা স্যাল ডু মানে করব উই স্যাল ডু মানে আমরা করব তুমি করো ইউ ডু ইউ মানে তুমি ডু মানে করা ইউ ডু মানে তুমি করো তুমি করেছিলে ইউ ডিট ইউ মানে তোমরা ডিট মানে করেছিলে ইউ ডিট মানে তোমরা করেছিলে তুমি করবে ইউ উইল ডু ইউ মানে তুমি উইল ডু মানে করবে ইউ উইল ডু মানে তুমি করবে তোমরা করো ইউ ডু ইউ মানে তোমরা ডু মানে করো ইউ ডু মানে তোমরা করো তোমরা করেছিলে ইউ ডিট ইউ মানে তোমরা ডিট মানে করেছিলে ইউ ডিট মানে তোমরা করেছিলে তোমরা করবে ইউ উইল ডু ইউ মানে তোমরা উইল ডু মানে করবে ইউ উইল ডু মানে তোমরা করবে সে করে হি ডাজ হি মানে সে ডাজ মানে করে হি ডাজ মানে সে করে সে করেছিল হি ডিট হি মানে সে ডিট মানে করেছিল হি ডিট মানে সে করেছিল সে করবে হি উইল ডু হি মানে সে উইল ডু মানে করবে হি উইল ডু মানে সে করবে সে করে সি ডাজ সি মানে সে ডাজ মানে করে সি ডাজ মানে সে করে সে করেছিল সি ডিট সি মানে সে ডিট মানে করেছিল সি ডিট মানে সে করেছিল সে করবে সি উইল ডু সি মানে সে উইল ডু মানে করবে সি উইল ডু মানে সে করবে তারা করে দেই ডু দেই মানে তারা ডু মানে করে দেই ডু মানে তারা করে তারা করেছিল দেই ডিট দেই মানে তারা ডিট মানে করেছিল দেই ডিট মানে তারা করেছিল তারা করবে দেই উইল ডু দেই মানে তারা উইল ডু মানে করবে দেই উইল ডু মানে তারা করবে আমি করছি আই অ্যাম ডুইং আই মানে আমি অ্যাম ডুইং মানে করছি আই অ্যাম ডুইং মানে আমি করছি আমি করেছিলাম আই ওয়াজ ডুইং আই মানে আমি ওয়াজ ডুইং মানে করেছিলাম আই ওয়াজ ডুইং মানে আমি করেছিলাম আমি করতে থাকব I shall be doing I মানে আমি শ্যাল বি ডুইং মানে করতে থাকব আই শ্যাল বি ডুইং মানে আমি করতে থাকব আমরা করছি উই আর ডুইং উই মানে আমরা আর ডুইং মানে করছি উই আর ডুইং মানে আমরা করছি আমরা করেছিলাম উই ওয়ার ডুইং উই মানে আমরা ওয়ার ডুইং মানে করেছিলাম উই ওয়ার ডুইং মানে আমরা করেছিলাম আমরা করতে থাকব we shall be doing we মানে আমরা শ্যাল বি ডুইং মানে করতে থাকব উই শ্যাল বি ডুইং মানে আমরা করতে থাকব তুমি করছো ইউ আর ডুইং ইউ মানে তুমি আর ডুইং মানে করছো ইউ আর ডুইং মানে তুমি করছো তুমি করছিলে ইউ ওয়ার ডুইং ইউ মানে তুমি ওয়ার ডুইং মানে করছিলে ইউ ওয়ার ডুইং মানে তুমি করছিলে তুমি করতে থাকবে you will be doing you মানে তুমি উইল বি ডুইং মানে করতে থাকবে ইউ উইল বি ডুইং মানে তুমি করতে থাকবে তোমরা করছো ইউ আর ডুইং ইউ মানে তোমরা আর ডুইং মানে করছো ইউ আর ডুইং মানে তোমরা করছো তোমরা করছিলে ইউ ওয়ার ডুইং ইউ মানে তোমরা ওয়ার ডুইং মানে করছিলে ইউ ওয়ার ডুইং মানে তোমরা করছিলে তোমরা করতে থাকবে you will be doing you মানে তোমরা উইল বি ডুইং মানে করতে থাকবে ইউ উইল বি ডুইং মানে তোমরা করতে থাকবে সে করছে হি ইজ ডুইং বা আমরা বলতে পারি সি ইজ ডুইং হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হি মানে সে সি মানেও সে ইজ ডুইং মানে করছে হি বা সি ইজ ডুইং মানে সে করছে সে করছিল হি ওয়াজ ডুইং হি মানে সে ওয়াজ ডুইং মানে করছিল হি ওয়াজ ডুইং মানে সে করছিল সে করতে থাকবে he will be doing he মানে সে উইল বি ডুইং মানে করতে থাকবে হি উইল বি ডুইং মানে সে করতে থাকবে তারা করছে দে আর ডুইং দেই মানে তারা আর ডুইং মানে করছে দে আর ডুইং মানে তারা করছে তারা করছিল দে ওয়ার ডুইং দেই মানে তারা ওয়ার ডুইং মানে করছিল দে ওয়ার ডুইং মানে তারা করছিল তারা করতে থাকবে দে উইল বি ডুইং দেই মানে তারা উইল বি ডুইং মানে করতে থাকবে দে উইল বি ডুইং মানে তারা করতে থাকবে আমি করেছি আই হ্যাভ ডান আই মানে আমি হ্যাভ ডান মানে করেছি আই হ্যাভ ডান মানে আমি করেছি আমি করেছিলাম আই হ্যাড ডান আই মানে আমি হ্যাড ডান মানে করেছিলাম আই হ্যাড ডান মানে আমি করেছিলাম আমি করে থাকব I shall have done I মানে আমি স্যাল হ্যাভ ডান মানে করে থাকব আই স্যাল হ্যাভ ডান মানে আমি করে থাকব আমরা করেছি উই হ্যাভ ডান উই মানে আমরা হ্যাভ ডান মানে করেছি উই হ্যাভ ডান মানে আমরা করেছি আমরা করেছিলাম উই হ্যাড ডান উই মানে আমরা হ্যাড ডান মানে করেছিলাম উই হ্যাড ডান মানে আমরা করেছিলাম আমরা করে থাকব we shall have done we মানে আমরা স্যাল হ্যাভ ডান মানে করে থাকব উই স্যাল হ্যাভ ডান মানে আমরা করে থাকব তুমি বা তোমরা করছো ইউ হ্যাভ ডান ইউ মানে তুমি বা তোমরা হ্যাভ ডান মানে করছো ইউ হ্যাভ ডান মানে তুমি বা তোমরা করছো তুমি বা তোমরা করেছিলে ইউ হ্যাড ডান ইউ মানে তুমি বা তোমরা হ্যাড ডান মানে করেছিলে ইউ হ্যাড ডান মানে তুমি বা তোমরা করেছিলে তুমি বা তোমরা করে থাকবে you will have done you মানে তুমি বা তোমরা উইল হ্যাভ ডান মানে করে থাকবে ইউ উইল হ্যাভ ডান মানে তুমি বা তোমরা করে থাকবে সে করেছে হি হ্যাজ ডান হি মানে সে হ্যাজ ডান মানে করেছে হি হ্যাজ ডান মানে সে করেছে সে করেছিল হি হ্যাড ডান হি মানে সে হ্যাড ডান মানে করেছিল হি হ্যাড ডান মানে সে করেছিল সে করে থাকবে হি উইল হ্যাভ ডান হি মানে সে উইল হ্যাভ ডান মানে করে থাকবে হি উইল হ্যাভ ডান মানে সে করে থাকবে তারা করেছে দেই হ্যাভ ডান দেই মানে তারা হ্যাভ ডান মানে করেছে দেই হ্যাভ ডান মানে তারা করেছে তারা করেছিল দেই হ্যাড ডান দেই মানে তারা হ্যাড ডান মানে করেছিল দেই হ্যাড ডান মানে তারা করেছিল তারা করে থাকবে দেই উইল হ্যাভ ডান দেই মানে তারা উইল হ্যাভ ডান মানে করে থাকবে দেই উইল হ্যাভ ডান মানে তারা করে থাকবে